लुच लुच लुच बंड को लुच बंड को ना ना से काई डखला नि हो माटी से से ती मुतला नि हो बंड को ना আমি ইতিকে লুচবা ডামন বনাই রং হো মাটি হই হ বন্ড নানা বনাই রং ইতিকে আমি আ দেহ মাটি সে লোক নাই কেনে গালা তেবে সে মূর্তি গরু উঠে গেল দাফরে মূর্তি গরু উঠে গেল তেবে জয় ঋষি হন্তি জয় ঋষি হ্যাঁ কেনে আইলো সে মে नाही नाही अरे काही नाही त्याचं त्याने असा त्याने असा आयलू नेते आयलू दिलं Gua tom ke kos kait itu. Ibu bapak mau kalau rek.